আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলে ভিডিওটি আমার অনেক আগে দেওয়া উচিত ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে দিতে পারিনি আসলে আমি ছোট ইউজার তো এর জন্য ভিডিওগুলো একটু পরে আসে তো ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Bring him from the yard. ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আপনি দেখতেই পারতেছেন আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে রেখেছি আমার কাছে আটশোশো ছিয়াত্তরটা ডায়মন্ড আছে তো এই ডায়মন্ডের ভিতরে আমার বের করতে হবে তো প্রথমেই নয় ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি আমরা পেয়েছি ডায়মন্ড রয়্যাল ভাউচার আটটা ডায়মন্ড রয়্যালের ভাউচার আমরা পেয়েছি প্রথম স্পিনে এখন উনিশ ডায়মন্ডের স্পিনে আমরা কি পাবো সেটা দেখার বিষয় দেখি কি পাই আমরা উনিশ ডায়মন্ডের স্পিনে পেয়েছি উইপেন রয়্যাল ভাউচার এখন উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন আমি পেয়ে গেছি ইনক্লোভিটরের ভাউচার এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিনে আমরা কি পাব পেয়েছি ইবোগানের টোকেন তো একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে পেয়েছি ক্রিউ ফ্র্যাগনেন্স চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়েই আমার নিতে হলো এস ডিবির সোর্সম্যান লিজেন্ডের যেই গান স্কিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান স্কিন সেটা দেখিয়ে দিলাম আর এখন আমি এর আগে বান্ডিলে ছিল বান্ডিল নিয়ে নেই অনেক কিছুই ছিল ফিস ছিল ফিস্টের স্কিন আমার কাছে আছে অনেক এখন আপনারা দেখতে পারতেছেন আমি আমার যে সর্বকালের বেস্ট যে লিজেন্ড এসডিবির স্কিনটা সেটা নিয়ে নিয়েছি তো আমার কাছে আর মাত্র দুটি ডায়মন্ড আছে তো এখন গান স্কিনের এখানে আমি কিছুদিন আগে যে কুত্তারে ট্রেনটা নিয়েছি সেটা নিয়েছিলাম এখন আমি আমার ক্যারেক্টার চেঞ্জ করে বাকি যেইগুলো আমরা পেয়েছি সেগুলো দেখাচ্ছি আমাদেরকে সাপোর্ট করবেন আসলে আমাদের ছোটো যদি আপনারা সাপোর্ট না করেন আমাদের কষ্ট বিফলে যাবে তো আমরা আশাবাদী যে এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সর্বোচ্চ ভিউ থাকবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দয়া করে পূর্ণ সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে